আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রাহান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদেরকে কিছু ব্র্যান্ড পিসি দেখাবো যেগুলো আমাদের স্টকে রয়েছে এবং আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে চার হাজার টাকা থেকে শুরু করে আপনার ছয় হাজার টাকার মধ্যে যে ব্র্যান্ড পিসিগুলো রয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আজকে আমি দিয়ে দিব সো আর দেরি করবো না চলুন ভিডিওটি শুরু করি ভিওর্স এখন আমি আপনাদেরকে পিসির যে ভিতরে যে কনফিগারগুলো সবগুলো দেখাবো এবং কী কী কনফিগার রয়েছে সেগুলো আমি আপনাদেরকে এখন বলতেছি আমাদের কাছে এইচপি যে পিসিগুলো দেখতেছেন এটা হচ্ছে DDR three four two one সিরিজের মাদারবোর্ড আপনার four two two processor four GB RAM তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আপনার এগুলো নিতে পারবেন পাঁচ হাজার টাকা করে এবং আপনার চার হাজার টাকার পিসি আছে কিন্তু এখন যে পিসিগুলো আছে এগুলো হচ্ছে লেনোভোর এগুলো চার হাজার টাকা দেওয়া পসিবল না আপনার চার হাজার চার হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে এই পিসিগুলো নিতে পারবেন কারণ এগুলো এই ডেল যখন ছিল তখন এগুলো প্রাইস চার হাজার টাকা ছিল এখন লেনোভোরগুলো একটু কোয়ান্টিটি প্রাইস একটু বেশি তাই একটু বেশি রাখতে হচ্ছে সাড়ে চার হাজার টাকা হলে আপনি আমাদের কাছে লেনোভোর আপনার ব্র্যান্ড পিসিগুলো নিতে পারবেন এবং যারা চাচ্ছেন যে কুড়াই ফাইভ সেকেন্ড জেনারেশনের ব্র্যান্ড পিসি নিতে তারাও নিতে পারবেন আমাদের কাছে পুরো এফ এফ সেকেন্ড জেনারেশনে ব্র্যান্ড পিসি রয়েছে সো আর দেরি করবো না এখন আমি আপনাদেরকে প্রত্যেকটি ব্র্যান্ড পিসি এক পিস করে খুলে দেখাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভোর একটি ব্র্যান্ড পিসি আর এটার ভিতরে কন্ডিশনটা আপনারা দেখুন কোনো ইউটিউবার আপনাদেরকে ভিতরে কন্ডিশন দেখাবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কন্ডিশনে কতটুকু পরিমাণ ফ্রেশ এখানে আপনার ফোর জিবি র্যাম থাকবে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক থাকবে আর এই পিসিগুলো আমাদের কাছে নিতে পারবে একেবারে আপনার অরিজিনাল যে লেনোভো ব্র্যান্ড পিসিগুলো সম্পূর্ণ লেনোভো অরিজিনাল ব্র্যান্ড পিসিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন মাদারবোর্ডের কন্ডিশনটা কীরকম পরিমাণে ফ্রেশ আর এগুলো কোনো রিপেয়ার করা মাদারবোর্ড না যেহেতু আপনাদের অনেকেই ধারণা করেন যে এগুলো রিপেয়ার করা তাই আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ধার থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন এটা রিপেয়ার করা কিনা সো তারপর আমরা যে পিসিটা দেখাবো তার আগে আমি আপনাদেরকে এটা পিছন দিকে আপনার ইউএসবি বোর্ডগুলো দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটি পিসি এখন দেখাবো আপনাদেরকে লেনোবোর এই পিসিটা আপনার এটার মধ্যে সিস্টেম হচ্ছে আপনার প্রত্যেকটা ডিবিটির ইয়ে আপনার আলাদা করে ইয়া করে দেওয়া রয়েছে আপনার ডিবিটি ইয়া করার সময় এটা অটোমেটিক খুলে যাবে সো এটা এখন আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি সম্মানিত বিভার্স আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এটার ভিতরে কন্ডিশনটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটার ভিতরে কন্ডিশনটা একেবারে ফ্রেশ কন্ডিশন এবং আপনার সব কিছু আপনার অরিজিনাল ব্র্যান্ডের পেয়ে যাবেন এবং আপনাদেরকে ভালো করে সুবিধা বোঝার সুবিধার্থে আমি কিন্তু আপনার মাদারবোর্ডের ভিতরের অংশটা অনেক ধারে নিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কোনো ধরনের সার্ভিস করা হয়নি আর এই পিসিগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই পিসিগুলো নিতে পারবেন আর এগুলো মূলত কোনো জাহাজের পিসি না এগুলো হচ্ছে অরিজিনাল আপনার ব্র্যান্ডের আপনার বিভিন্ন ব্যাংক রয়েছে তারা আপনার প্রজেক্টের কাজে ইউজ করার জন্য এগুলো আনে সেগুলো আপনার লড়ে সেল দিলে আমরা এগুলো নিয়ে আসি আর এই পিসিগুলো আমাদের কাছে ইউজ পরিমাণে পেয়ে যাবেন যারা পাইকারি নেবেন তারা আমাদের কাছে যোগাযোগ করলে আমরা তাদেরকে পাইকারি দিয়ে দিতে পারবো এখন যে পিসিটা বসে সেটা হচ্ছে এসপির ডিডিআর থ্রি পিসি আপনারা অবশ্যই দেখুন এটা হচ্ছে ডিডিআর থ্রি আর এটার মধ্যে র্যাম স্লট থেকে থাকবে চারটি আপনার এখানে টোটো করে ফোর জিবি থাকবে আরও দুইটা র্যাম স্লট খালি থাকবে আপনারা চাইলে এক্সটার্নাল আরও দুইটা র্যাম ইউজ করতে পারবেন আর এটার মাদারবোর্ডটা আপনাদের দেখাচ্ছি আমি প্রত্যেকটা ভিডিওতে আমি মাদারবোর্ডের গুরুত্বটা বেশি দিই কারণ মাদারবোর্ডটা যদি কোনো সার্ভিসিং করা থাকে তাহলে আপনারা নিয়ে ইউজ করে ভালো কমফোর্টেবল করে নিতে পারবেন না তাই আমরা মাদারবোর্ডটা আপনার অরিজিনাল মাদারবোর্ড ফ্ল্যাশ মাদারবোর্ডটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে এটা অরিজিনাল ফ্রেশ বোর্ড আমরা অনেক বোর্ড আছে রিপেয়ার করা যে অনেক ইউটিউবার সেল করে আপনারা অবশ্যই দেখে বুঝে কিনবেন আর এই পিসিগুলোর সাথে ডিবিডি থাকবে পাওয়ার সাপ্লাই থাকবে এবং র্যাম থাকবে হার্ড ডিস্ক থাকবে আর আপনারা এগুলো নিতে পারবেন ডিডিআর থ্রি যেগুলো এগুলো নিতে পারবেন পাঁচ হাজার টাকা হলে আর যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে কল করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে